দর্শক আমাদের সবার প্রিয় হিরো আলম সাইকেলে করে ঘুরলেন সারাটি দিন তবে কেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে চমকে যাবেন হয়তো আপনিও জি দর্শক এবার হিরো আলম সারাটা দিন সাইকেল করে ঘুরলেন সাথে ছিল একটি মেয়ে জি দর্শক শুধু একটি মেয়ে না ছিল অনেকজন বিষয়টি হচ্ছে এরকম তিনি গত কয়েকদিন আগে শারীরিক কিছু জটিলতায় ভুগছিলেন এবং পরবর্তীতে চিকিৎসকের শরণাপন্ন হন পরবর্তী যেটা হয়েছে চিকিৎসক তাকে বলেছেন আপনাকে প্রতিদিন আধা ঘন্টা করে হলেও সাইকেলিং করতে হবে যে কথা সেই কাজ হিরো আলম চলে গেলেন বংশালে বংশালে গিয়ে তিনি একটি সাইকেল কিনলেন এবং সেই সাইকেলটি কেনার পরে তিনি দেখ আশেপাশে আসলে কোনো ভালো কোনো স্পেস নাই যেখানটাতে তিনি আসলে সাইকেল চালাতে পারেন পরবর্তীতে তার মাথায় আসলো যে সংসদ ভবনের সামনে যে রাস্তাটা আছে এটা কিন্তু বেশ বড় একটি রাস্তা এবং এই রাস্তাটা দিয়ে কিন্তু অনায়াসে এসে সাইকেল চালিয়ে ফার্ম গেট দিয়ে ঘুরে সে আবার ওখানটাতে এসে সাইকেল চালাতে পারবে সুতরাং উনি তো যে কথা বলেন সে কাজটাই করেন যে কথা ভেবেছেন সেটাই করলেন পরের দিন সকালবেলায় তিনি চলে গেলেন এবং যে দেখলেন একটি অন্যরকম দৃশ্য জিদাসুর সেখানে বাংলাদেশের সবচেয়ে বড় সাইকেলিস্ট ফোরাম বিডি সাইকেলিস্টের যে সাইকেলিস্টরা আছে তারা সবাই কিন্তু সেখানটাতে উপস্থিত ছিলেন এবং হঠাৎ করে হিরো আলমকে দেখে তা আবার সাইকেলের সহ তাকে দেখে সবাই যেন তার কাছে ছুটে আসলো আর বললো ভাইয়া আপনিও আমাদের আমাদের ফোরামে অংশগ্রহণ করুন না কেন why not join to our forum এ কথাটা বলার পরেই হিরো আলম বললেন আপনি একটু কাইন্ডলি বাংলায় বলেন আমি ইংরেজি তেমন একটা বুঝি না তখন বলল ভাইয়া আপনি এখন থেকে আমাদের সাথে সাইক্লিং করবেন আমরা বিভিন্ন জায়গায় সাইকেল চালিয়ে ঘুরতে যাব হিরো আলম যে কথাটা শুনলেন শুনে পরে তিনি নিজেও চিন্তা করলেন আসলেই তো আমাকে তো ডাক্তার নিজেই বলেছেন প্রতিদিন সাইকেল চালাতে হবে সুতরাং সাইকেল যদি চালাতেই হয় তাহলে কেন না আমি ওদের সাথেই সাইকেল চালাই এরপর থেকে প্রতিদিনই সাইকেল চালায় হিরো আলম স্পিড সাইকেলিস্টের বড় বড় সাইকেলিস্টদের সাথে এবং এরই ধারাবাহিকতায় পরিচয় হয় প্রমির সাথে জি প্রমি হচ্ছে একজন ভালো সাইকেলিস্ট এবং তিনি বলেছেন যে হিরো আলম আপনি যদি সাইকেল চালাতে ভালো না পারেন আমি আপনাকে শিখিয়ে দেব দর্শক আপনি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ছবিটিতে প্রমি কত ভালোভাবে হিরো আলমকে ইয়া করেছেন পরবর্তীতে হিরো আলম প্রমিকে নিয়ে সাইকেল চালিয়েছেন সে ছবিটি কিন্তু আমাদের কাছে আছে এবং সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে এই ছবিটি দর্শক দর্শক আমাদের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারেন আপনার মনের সকল কথা আপনি যদি হিরো আলমের ভক্ত হয়ে থাকেন তাহলে লিখতে পারেন হিরো আলম ভাইয়ের জন্য শুভেচ্ছা রইল আর যদি মনে করেন যে আপনার কাছে হিরো আলমকে ভালো লাগে না সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার সেক্ষেত্রে আপনার কি করতে হবে তা আমি বলতে পারছি না তবে এটুকু বলতে পারছি যে যে ঘটে যাওয়া যে কোনো ঘটনা যদি সবার আগে জানতে হয় তাহলে কিন্তু তাহলে আমাদের এই চ্যানেলটিকে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে একটি ক্লিক করতে কিন্তু হ্যাঁ ভুলবেন না নাম আমার হিরো আলম জালিমদের লাগাই মলম মারব বগুড়াই লাভ করবে বগুড়াই সুপ্রিয় দর্শক অবশ্যই কিন্তু আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক দেবেন শেয়ার দেবেন এবং আমি হিরো আলম এই চ্যানেলের সঙ্গে আছি